তো গ্যাস নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা ইনফরমেশন ভিডিও নিয়ে তো গ্যাস আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে যারা কিনা সেলার আছো তো সেলারদের জন্য ভিডিওটা অনেকটা স্পেশাল হতে চলেছে তো গ্যাস তোমরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবা কেন স্পেশাল আমি তোমাদেরকে বলতে চলেছি ঠিক আছে তো গ্যাস আমি এর আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে আমি বলেছিলাম বাংলাদেশ থেকে আইডি কোড টপ আপ বন্ধ হয়ে যাবে তবে কবে বন্ধ হবে সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ফ্রি ফায়ার এবং পাবজি যখন আনব্যান করা হবে তার সাথে সাথে বাংলাদেশ থেকে আমাদের গ্যারিনার সেলের যে অ্যাকাউন্টটা আছে সেটা আমাদের ব্যান করে দেওয়া হবে মানে সেখান থেকে আমরা টপ করতে পারবো না বাংলাদেশ থেকে আমরা যা যা আসি কেউ আর সেই আইডি কোড দিয়ে টপ করতে পারবো না তবে গেছে আমরা নতুন একটা নোটিশ পেয়েছি এবং সেই নোটিশে আমাদেরকে কী বলা হচ্ছে সেটা তোমাদেরকে দেখে দেবো সম্পূর্ণ ভিডিও যদি তোমরা দেখতে থাকো গাছ তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের নোটিশে কী বলা হয়েছে ঠিক আছে তো গাছ এর আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটা আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের বাংলাদেশ থেকে যখনই পিপার এবং পাবজি আনব্যান করা হবে কোনো নোটিশ ছাড়াই আমাদেরকে বন্ধ করে দেওয়া হবে ঠিক আছে মানে কোনো প্রকার কোনো নোটিশ ছাড়াই আমাদেরকে বন্ধ করে দেবে তবে না গাছ আমাদেরকে অবশ্যই নোটিশ দেওয়া হবে এবং গ্যারেন আমাদেরকে সরাসরি কী নোটিশ দিয়েছে সেই নোটিশটা আমি তোমাদেরকে দেখি দেখিয়ে দিচ্ছি এবং সেখানে আমাদেরকে কি বলা হচ্ছে সম্পূর্ণ আমি তোমাদেরকে এই ভিডিওটা ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো গাইজ তোমরা কিন্তু প্রত্যেকে জানো যে আমরা এখন বর্তমানে আইডি কোড টপটা কিন্তু বেশি বর্তমানে চলতেছে আমরা কেউ কিন্তু ইন গেম টপটা নেই না যখনই আমাদের বাংলাদেশে আইডি কোড টপটা এসেছে তারপর থেকে কিন্তু আমরা প্রত্যেকে আইডি কোডের মাধ্যমে টপটা নিই কোনো প্রকার কোনো ঝামেলা স্যার ঠিক আছে তবে এখন আমাদেরকে নতুন যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশটা আমি চলো তোমাদেরকে দেখে দিচ্ছি তো এখান থেকে আমি চলে যাচ্ছি আমার ক্রোম বাজার ঠিক আছে এখান থেকে সরাসরি চলে যাবো আমার ক্রোম বাজারে এবং ক্রোম বাজারে আসার পর আমরা এখানে সার্চ করব সব গ্যারেনা এমআই লিখে ঠিক আছে সব গ্যারেনা এমআই লিখে সার্চ করার পর ওই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি ওয়েবসাইটের মধ্যে ক্লিয়ার মানে আমরা ওপেন করব এরপর এখান থেকে আমরা ফ্রি ফায়ার সিলেক্ট করব ঠিক আছে তো এখান থেকে যখন আমরা ফ্রি ফায়ারটি সিলেক্ট করব সিলেক্ট করার পর আমাদের এখানে লগ করতে হবে এই জন্য আমি এখান থেকে আমার আইডি কোডটাকে কপি করে নিতেছি তো আইডি কোডটা কপি করে নেওয়ার পর আমি এখান থেকে চলে যাচ্ছি ফ্রি ফায়ারের ওপর এখান থেকে আমার আইডি কোডটা বসিয়ে দেবো আইডি কোডটা বসিয়ে দিয়ে লগ করে দেওয়ার পর তো এখন তোমরা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবা যে এখানে আমাদেরকে কী বোঝানো হয়েছে ঠিক আছে তো আমি তোমাদেরকে একটু জুম করে দেখাইতেছি জুম করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা যে এখানে আমাদেরকে কি বলা হচ্ছে ঠিক আছে তো এখানে আমি একটু হালকা জুম করতেছি তো এখানে তোমরা যে অ্যানাউন্সমেন্টটা দেওয়া আছে অ্যানাউন্সমেন্ট একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের লেখা আছে this website will remain open to Free Fire Bangladesh player until further notice মানে এই ওয়েবসাইটটি বাংলাদেশ প্লেয়ারদের জন্য খোলা থাকবে যতদিন না পরবর্তী কোনো আপডেট মানে পরবর্তী কোনো নোটিশ যতদিন না দেওয়া হচ্ছে ঠিক আছে মানে যখনই আমাদেরকে এই ওয়েবসাইটটা বন্ধ করে দেওয়া হবে তখন আমাদেরকে পরবর্তী একটা নোটিশ দেওয়া হবে এবং সেই নোটিশের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এই তারিখের মধ্যে আমাদের যাদের অ্যাকাউন্টে সেল আছে সবাই পুড়ে ফেলাও না হলে আমাদের আইডি থেকে কিন্তু সমস্ত কিছু আটকে যাবে আমরা কিন্তু সেল দিতে পারবো না ঠিক আছে মানে এটা কিন্তু আমাদের পরবর্তী যখন বন্ধ করা হবে অবশ্যই কিন্তু আমাদেরকে নোটিশ দেওয়া হবে যারা কিনা সেলার আছে অনেকে কিন্তু ভয় পাচ্ছিলে যে যখন তখন আমাদের ফ্রি ফায়ার এবং পাবজি আনব্যান হয়ে যাবে এবং যখন তখন আমাদের কিন্তু ওয়েবসাইটটা বন্ধ হয়ে যেতে পারে এবং আমরা মানে অনেকেই ভয় ভয় কম করে কিনতেছো তো গ্যাস তোমাদের টেনশন করার কোনো কারণ নেই এখানে কিন্তু আমাদেরকে সরাসরি একটা নোটিশ দিয়ে দিয়েছে যে আমরা যখনই বন্ধ করে দেবে মানে তারা যখনই আমাদের এই ওয়েবসাইটটা বন্ধ করে দেবে অবশ্যই কিন্তু আমাদের বাংলাদেশি প্লেয়ারদেরকে একটা নোটিশ দেবে যে এই তারিখের মধ্যে আমাদেরকে অ্যাকাউন্টটা বন্ধ করতে হবে ঠিক আছে তো তোমরা রিল্যাক্সে থাকতে পারো তো তোমরা কিন্তু প্রত্যেকের জন্য আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ফ্রি ফায়ার এবং পাবজি আনব্যান হওয়ার কথা ছিল ষোলো তারিখে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আনব্যান হয় না তবে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের একটা ডেট আছে এছাড়া কিন্তু অনেকে আছে যারা কিন্তু ভিপিএন ছাড়া গেমে ঢুকতে পারতেছো বারবার মানে বেশিরভাগ নয় অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিপিএন ছাড়া ঢুকতে পারতেছো অনেকে ভিপিএন ছাড়া কিন্তু খেলতে পারছো মানে আস্তে আস্তে কিন্তু আমাদের আমাদের সমস্ত অ্যাকাউন্ট থেকে আস্তে আস্তে আমাদের ব্যানের এটা তুলে নেওয়া হচ্ছে এই জন্য গাছ একটু সময় লাগতেছে ঠিক আছে তো খুব দ্রুতই আমরা ব্যান ইস্যুটা দেখতে পেয়েছি মানে ব্যান ইস্যুটা আমাদের কিন্তু আনব্যান হয়ে যাবে আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো গাছ এখন আসি আমাদের একটা ওয়েবসাইট যেখানে গেছে তোমরা কিন্তু সহসে টপ করতে পারবে যারা কিন্তু এখনও টপ করার জন্য ভালো কোনো ওয়েবসাইট খুঁজে পাচ্ছে না সহসে চলে আসতে পারো আমাদের বিডি র্যান্ডম সব ডট কম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে মানে আমাদের এক্স ওয়াই জেড যে ওয়েবসাইটটা ছিল সেটা আমরা পরিবর্তন করি ডট কমে পরিবর্তন করেছি এখন গ্যাস তোমরা সঙ্গে সরাসরি আমাদের বিডি র্যান্ডম সব ডট কম ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা টপ করতে পারবে খুব ইজিলি বর্তমানে আইডিগো টপটা কিন্তু অ্যাভেলেবল আছে তোমরা কিন্তু অর্ডার করতে পারো ঠিক আছে আমি কিন্তু এতটা প্রমোশন করি না আমার ওয়েবসাইটটাকে কেননা গাইস আমার ওয়েবসাইটে কিন্তু অনেকটাই রিচ মানে আমার ওয়েবসাইটে অনেকটা ট্রাফিক আসে অনেক কাস্টমার আছে আমি এর জন্য কিন্তু তেমন একটা শেয়ার করি না তারপর যারা কিনা টপ করতে চাচ্ছ তাদের জন্য গাইস আমি ভাবলাম একটু শেয়ার করে দিই তো তোমরা এখানে বিডি নাম সব ওয়েবসাইটটা দেখতে পেয়ে যাবে এবং ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেখান থেকে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফ্রি ফায়ার যে আইডি কোড আছে ইন গেম আছে তবে এই ইন গেম এবং বাল্ক এই দুটো আমরা বর্তমানে স্টক আউট করে রাখছি কেননা ডলার কোথাও পাচ্ছি না এই জন্য তোমাদেরকে দিতে পারছি না ঠিক আছে তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আইডি কোড টপটা নিতে পারবে এখান থেকে তোমরা আইডিতে কত ডায়মন্ড নিবে সেটা সিলেক্ট করে তোমাদের আইডি নেম এবং আইডি কোডটা বসে দিয়ে তোমরা বাইনাওতে ক্লিক দেওয়ার পর পরে গ্যাস তোমরা কি করতে পারবে এখান থেকে তোমাদের সরাসরি গ্যাস তোমরা কিন্তু সোশ্যাল লগ ইন দিয়েও কিন্তু তোমরা লগ ইন করতে পারবে মানে জিমেল অ্যাকাউন্ট বলো বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করতে পারবে আমাদের ওয়েবসাইটে তারপর তোমরা এখান থেকে তোমাদের একটি নাম দিয়ে দিবা এবং এখান থেকে তোমাদের একটা ইমেল অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে তোমরা আমাদের নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে টাকা সেন্ড করে দেবা ঠিক আছে টাকাটি সেন্ড করে দেওয়ার পর যে নাম্বার থেকে তোমরা টাকা পাঠিয়েছো সেই নাম্বারটা এখানে বসাইবা এবং সেখানে একটা ট্রানজাকশন আইডি দেওয়া থাকে মেসেজে সেই ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দিয়ে তোমরা যদি প্লেস অর্ডার করো সঙ্গে সঙ্গে তোমাদের অর্ডারটা সাকসেসফুল হয়ে যাবে এবং খুব ইজিলি তোমরা আমাদের ওয়েবসাইট থেকে টপ আপটি করতে পারবা ঠিক আছে তো গাছ তোমাদেরকে আমি তো জানিয়ে দিলাম যে আমাদের বাংলাদেশ থেকে যখনই আনব্যান করা হবে মানে আনব্যান করা হবে তারপরে আমাদেরকে অবশ্যই নোটিশ দেওয়া হবে কবে আমাদের বাংলাদেশ থেকে আইডি কোড টপ আপ বন্ধ হচ্ছে ঠিক আছে তারপর পরে গেছে তোমরা কিন্তু বুঝতে পারবা যে কবে থেকে বন্ধ করা হয়েছে তো এখন তোমরা চ্যানেল টপ করতে পারো তো গাছ এই ছিল আজকের ভিডিওটা তো ভিউয়ার্স ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও চ্যানেল নতুন থাকলে কি করছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ইন্টারেস্টিং আপডেট ভিডিও সবার আগে পেতে ঠিক আছে তো গাছ ভালো থেকে সবাই বাই বাই দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে গাছ সেই ভিডিওটা অনেকটি ইম্পর্টেন্ট হতে চলেছে তো গাছ অবশ্যই গাছ আমাদের চ্যানেলের সাথে থাকো তো ভালো থেকে সবাই বাই বাই